আজকে দই রুই করব উনুনে প্রথমে আগে কড়াইটা দিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো মাছগুলো খুব হালকা করে ভেজে নেবো বেশি ভাজবো না নুন হলুদটা আগে মাখিয়ে নিই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার হালকা হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না সবগুলো ভাজা হয়ে গেছে হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো সবগুলো প্রথমে তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজটাও খুব অল্প ভাজবো টমেটো আর লঙ্কা দিয়ে দিলাম এবার মশলাগুলো সব দিয়ে দেবো এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেছে এবার টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি টক দইটা দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম মাছগুলো এবার দিয়ে মাছটা হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে দেবো লাস্টে দিয়ে এবার নাবিয়ে নেব দই রুই একদম রেডি এবার নাবিয়ে দেবো রুই একদম রেডি হয়ে গেছে